আমার স্বপ্নগুলা মইরা গেছে মরা পাতার মতো যেন অনেক প্যারা মনের ঘরে মনকে করে নত আমার হাসি নাই রে মুখের ভেতর অল্টেম চিন্তা কত হাইরে ডিপ্রেশনে পইরা আমি বাস্তবতায় বন্দি আমার কে আপন কে বা পর্তা ভাইবা শুধু কান্দি আমার আপন বলতে নেশা সারা নাই রে কেহ আর খোদা কবে জানি নিয়ে যাবে জানি না ও পার আজকাল ভালোবাসা খেলনার মতো খেলে যে যার মতো কত ধোকা খাইয়া গাজা ছেঁকা কুলিয়া করছে কয়লার মতো আজকাল ভালোবাসা ফ্যামিলি ভুলাই ভুলাই বাপমার আশা পরে পালায়া গিয়া কাইরা নেই রে বাপমার মুখের ভাষা আরে বুঝি নাই রে বাপমার চেয়েও নাই রে কেহ আপন বাপমা বাইচা থাকতেও মরার মতো নেই গভীর নিঃশ্বাস হায় রে কেমনে রে মন কাইরা নিলি বাপমার সে বিশ্বাস আজকাল জায়গা ভাই আর কইলাম না জনগণ আবার প্রেমে বেড়ে যাবো হা হা হা কলঙ্কেরই নামাজ উঠা গেছে নাই মেয়েরা বন্দি কারে চুষা খাইয়া নতুন ধর্ম মনে বাঁধে সে ফন্দি আরে ভালোবাসা বইলা জগতে নাটকীয় রং আরে আমি তোমার তুমি আমার সবই যত ঢং ঠিক কইছি না